চলো আজ তোমাদের একটি সিনেমাটিক রেড কালার গ্রেডিং দেখাচ্ছি এবং সেটা কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি DSC zero four zero six four seven ছবিটিকে আমরা রেড কালার করে দেখাবো তোমাদের তো তোমরা দেখতে পাচ্ছি ছবিটা এই যে ছবিটা তো প্রথমে কি করব না এই ছবিটিতে আমরা এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে আসবো দেখো adjustment layer channel mixer channel red colour by default রয়েছে এইটাকে আমরা একটু পঞ্চাশের ধারে কাছে মাইনাস পঞ্চাশের ধারে কাছে করে দিচ্ছি দেখো ছবিটা একটু ব্লুইস্ট হয়ে গেছে এবং গ্রিন কালারটা টোটালি টু হান্ড্রেড করে দিলাম টোটালি টু হান্ড্রেড করে দিয়েছি মাইনাস পঞ্চাশ বা উনপঞ্চাশ ধারে কাছে মাইনাস পঞ্চাশ আমরা করে দিলাম এরপরে চলে আসবো আমরা ব্লেন্ডিং মুডি কী করবো ব্লেন্ডিং মুড দেখে এখানে ব্লেন্ডিং মুড আছে ব্লেন্ডিং মুডে নর্মাল এরিয়ার ক্লিক করলে এখানে আমরা একটা অপশান পাচ্ছি লাইটেন এখানে লাইটেন ক্লিক করলাম দেখো ছবিটির সঙ্গে সঙ্গে কীরকম পরিবর্তন হয়ে গেছে দেখো এই দেখো দেখো চেঞ্জেস এসছে আগ এটা হচ্ছে পরে এটা আগে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ারে আসার পরে হিউ স্যাচুরেশনে যাব হিউ স্যাচুরেশনে গিয়ে আমরা এর যে মাস্টার অফ বাই ডিফল্ট রয়েছে তার হিউটা আমরা চার থেকে পাঁচ পার্সেন্ট শতাংশ বাড়িয়ে দিলাম রেটটাতে আমরা কি করবেন স্যাচুরেশান মাইনাস টেন করে দিচ্ছি ইয়েলো কালারে ক্লিক করলাম ইয়েলো কালারে ক্লিক করার পরে আমরা এর হিউকে মাইনাস ফর্টি ধারে কাছে এই হিউকে মাইনাস ফর্টি ধারে কাছে করে দিই মাইনাস ফর্টি ও ফর্টি হয়ে গেছে খুব সুন্দর একটা লুকস আমরা এসছে দেখতে পাচ্ছি এবং তার স্যাচুরেশানকে মাইনাস আমরা টেন করে দিচ্ছি স্যাচুরেশানটা মাইনাস টেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের পরে আমরা আসবো কালার ব্যালেন্স কালার ব্যালেন্সে এসে এর কালার রেড কালারটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি সিক্স পয়েন্ট সিক্স মেসেন্ডাও বাড়িয়ে দিচ্ছি সিক্স সিক্স এবং যে ইয়েলো আছে সেটাকে আমরা মাইনাস সিক্স করে দিচ্ছি টিপ কালার সিলেক্টিভ কালারে আমরা যে সিয়ান কালারটাকে টোয়েন্টি ধারে পাশে রাখছি টোয়েন্টি পার্সেন্টের ধারে কাছে রাখছি টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টি রেখে দিলাম টোয়েন্টির ধারে পাশে আমরা রেখে দিয়েছি এরপরে আসবো আমরা ব্ল্যাকে ব্ল্যাক অপশানে আসবো রেড কালারে আমরা সিয়ানকে নিয়ে আসলাম টোয়েন্টি টোয়েন্টি এবং ব্ল্যাক কালারে আমরা সিয়ানকে পাঁচ পার্সেন্টের ধারে কাছে পাঁচ ছয় ছয় রেখে দিলাম এবং ম্যাজেন্টাকে ছয় দিলাম ছয় পাঁচই দিলাম ওপরটাও পাঁচ দিয়ে দিই তাহলে এরপরে আমরা চলে যাব না gradient tools gradient field gradient field কারা লক্ষ্য করো গ্রেডিয়েন্ট ফিল্ড এখানে আমরা নিয়ে নেবো রেডিয়াল রেডিয়াল নিয়ে এই জায়গাটা রয়েছে রিভার্স রিভার্সে আমরা ক্লিক করব রিভার্সে ক্লিক করার পর তাহলে আমরা অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিতে পারি অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা ঠিক করে নেওয়ার পরে তার স্কেলটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে আমরা আসবো এনডি ফিল্টার্স অর্থাৎ নিউট্রাল ফিল্টার্স নিউট্রাল ফিল্টার্সে আমরা এখানে নিউট্রাল ফিল্টারসে চলে এসেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে